আমি আনন্দবাজার পত্রিকায় কলকাতার পাতায় গত এগারোই মে দু হাজার একুশ একটি খবর পড়েছিলাম এই শিরোনামে যে কোভিড সংকটে তথ্য জোগাতে সাইট পড়ুয়ার এই আপনারা দেখতে পাচ্ছেন খবরটা তার সঙ্গে যিনি সাইটটা তৈরি করেছেন দীপায়ন পাল তার ছবিও দেওয়া আছে দেখে এবং আমি সাইটটা দেখি এবং আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ এই সময় এই সংকটের সময় অত্যন্ত সংকটের সময় খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন একটা দীপায়ন পাল এবং আমি তার সাইট থেকেই কিছু তথ্য আপনাদের সঙ্গে যোগাযোগ ভাগ করে নিতে চাই উনি ওনার যে সাইটটা উনি তৈরি করেছেন তার নাম উনি দিয়েছেন কোভিড এইড ইন্ডিয়া এবং তার শুরুতেই উনি বলছেন যেখানে আমরা কিছু এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় কিছু তথ্য আমরা সন্নিবেশ করবার চেষ্টা করেছি কিন্তু তার সঙ্গে একটা সাবধানবাণীও আছে যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন আমাদের দেওয়া তথ্যগুলো যাচাই করে নিন আর তার সঙ্গে সঙ্গেই ওরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে এই সম্পূর্ণ তথ্য ভাণ্ডারটি আপডেট করে চলেছেন সেরকম যদি আপনাদের কাছে কোনো তথ্য জানা থাকে যেমন আজকেই আজকে আজ পনেরো তারিখ পনেরোই মে ব্যারাকপুরে আমি ব্যারাকপুরে থাকি ব্যারাকপুরে ওয়ারলেস পাড়ার কাছে একটি হাসপাতাল উদ্বোধন হয়েছে আশি শয্যার একটি হাসপাতাল তার মধ্যে সম্ভবত সম্ভবত তিরিশটা শয্যা কোভিড রোগীদের জন্য রাখা থাকবে এই রকম যদি কোনো আপডেট কারো জানা থাকে তাহলে উনি দীপায়ন পাল তিনি বলছেন যে তার তাকে মেল করে জানান আপনারা তার মেল আইডি হচ্ছে Dipayan P at IIT GN dot ac dot in আমি আবার বলছি দীপায়ন পালের মেল আইডি হলো Dipayan P at the rate of IIT GN dot ac dot in উনি বিভিন্ন শহরভিত্তিক একটা তালিকা তৈরি করেছেন তার মধ্যে যেমন কলকাতা দিল্লি লখনৌ মুম্বাই ব্যাঙ্গালোর পুনে হায়দ্রাবাদ নাগপুর গুজরাট চেন্নাই ইন্দোর থানে জয়পুর হুগলি ছত্তিশগড় রাঁচি শিলিগুড়ি পূর্ব বর্ধমান সবই রয়েছে কিন্তু যেহেতু আমরা এই মুহূর্তে আমি আমরা কলকাতায় থাকি পশ্চিমবঙ্গে থাকি এবং কলকাতা সংলগ্ন এলাকায় থাকি এবং আরও একটা কারণ হচ্ছে এই মুহূর্তে যেহেতু কাগজে প্রকাশিত সংবাদ অনুযায়ী উত্তর চব্বিশ পরগনায় সব থেকে অ্যাফেক্টেড এরিয়া সব থেকে এই কোভিডে আক্রান্ত মানুষ দেখা যাচ্ছে যে সব থেকে বেশি রয়েছেন উত্তর চব্বিশ পরগনায় সেই জন্য আমার মনে হয়েছে যে এই মুহূর্তে কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলে কোভিড রোগীদের সাহায্য করবার জন্য যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলি যদি আমি সবার সঙ্গে ভাগ করে নিই সেটা অনেকের কাজে লাগলেও লাগতে পারে মূল কৃতিত্ব কিন্তু আমার না মূল কৃতিত্ব অবশ্যই দীপায়ন পালের যদি ধন্যবাদ দিতে হয় ওনাকে দেবেন যদি মেল করতে হয় ওনাকে করবেন আমি শুধু একটা তথ্য দেখেছি কাগজে পড়েছি সেটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি কলকাতায় আমি কলকাতার তথ্যে আসছি কথা না বাড়িয়ে কলকাতায় উনি কিছু তথ্য দিয়েছেন এখানে ক্লিক করলে সরাসরি বিভিন্ন অক্সিজেন অক্সিজেন কোথায় পাওয়া যাবে প্লাজমা কোথায় যাবে পাওয়া যাবে কোভিডের ওষুধ কোথায় পাওয়া যাবে অ্যাম্বুলেন্স এবং অন্যান্য পরিষেবা কোথায় পাওয়া যাবে তার একটা তালিকা ওরা উনি প্রস্তুত করেছেন এবং সেই তালিকাটা আমি পড়ছি Covid aid India W W W Covid aid India dot in এই ওয়েবসাইটে তথ্য অনুযায়ী ওষুধের জন্য করোনা আক্রান্তের ওষুধের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন সিপ্লার সাথে এদের কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে eight six five seven three double one zero double eight আরেকবার বলছি eight six five seven three double one zero double eight এনাদেরকে মেল করতে পারেন info dot availability at the rate of Cipla dot কমে আমার মেডিকেল এদের ফোন নাম্বার হচ্ছে টু টু থ্রি ফোর অবশ্যই এর আগে জিরো সি থ্রি কলকাতার STD code two two three four three six six three এবং three zero two two four six six three আরেকবার বলছি জিরো থ্রি থ্রি কলকাতার কোড নাম্বার তারপরে two two three four six six two two three four three six six three এবং three zero two two four six six three King Enterprise এদের নাম্বার হচ্ছে eight four two double zero one zero one six one আরেকবার বলছি কিং এন্টারপ্রাইজ এদের নাম্বার হচ্ছে eight four two double zero one zero one six one R P Gupta এনার নাম্বার হচ্ছে zero double three two four double six three six seven nine আরেকবার বলছি আর পি গুপ্ত এনার নাম্বার হচ্ছে zero double three two four double six three six seven nine Nirmay distributors এদের নাম্বার হলো nine eight three six zero six two seven two zero Nirmay distributors number हलो nine eight three six zero six two seven two zero south end private limited एर नम्बर हलो nine eight three six seven seven nine five zero zero south end private limited एर नम्बर हलो nine eight three six seven seven nine five double zero south end pharma এদের নাম্বার হলো zero double three two three two zero two eight four zero এবং আরেকটা নাম্বার আছে mobile number nine four three four seven four one eight four seven south end pharma আমি আরেকবার বলছি নাম্বারটা zero double three two three two zero two eight four zero এবং mobile number nine four three four seven four one eight four seven Sanjay Lohia এনার নাম্বার হলো nine eight three one double zero one nine five one Sanjay Lohia এনার নাম্বার হলো nine eight three one double zero one nine five one Nexus এদের নাম্বার হলো nine double six double four double zero five seven five Nexus এদের নাম্বার হলো nine double six double four double zero five seven five Royal এদের নাম্বার হলো nine eight two zero three double four three triple four five six Royal এদের নাম্বার হলো nine eight two zero three triple four five six Manjit Singh এনার নাম্বার হলো nine eight zero four five four five five one two four nine eight zero four four five five one two four Gomes Edline এদের নাম্বার হলো nine eight three one zero four one nine zero four Gaurav Agarwal এর নাম্বার হলো nine eight three one three triple one nine five eight nine Neeraj Thakur এনার নাম্বার হলো nine eight three zero three two eight five double zero Saurav Surana Mehta house এনার নাম্বার হলো six two nine one zero four nine four nine one Saurav Surana এনার নাম্বার হলো six two nine one zero four nine four nine one Shobha medical এদের নাম্বার হলো nine zero three eight two eight zero six one nine mister Pradeep Mohta এনার নাম্বার হলো nine eight three double one two seven six double one mister Majumdar এনার নাম্বার হলো nine nine three zero eight zero three zero eight zero Ramana Gautam medicine এদের নাম্বার হলো eight two four zero six seven five eight seven six Deep Shah এদের নাম্বার হলো eight zero nine seven two five three four five nine এবং eight nine eight triple nine three seven five two five six Pankaj Thakur এনার নাম্বার হলো eight four double three nine four six zero double five Bhavesh Shah এনার নাম্বার হলো nine eight two one zero double four nine one two Rudra এনার নাম্বার হলো nine eight double three eight zero nine one double seven Shubhadeep Sinha এনার নাম্বার হলো nine three nine three nine two two four three four Hetero remdesivir এনাদের নাম্বার হলো nine three two zero nine eight five eight one four toll free number হলো one eight zero zero one zero three four six nine six এদের মেল আইডি হলো covid for at the rate of Hetero health care dot com Sanjeev Gufic Criticare এদের নাম্বার হলো nine eight three double one five one five double one four seven Jyotirmoyee pharma এদের নাম্বার হলো nine four three four one four zero one four two one north Bengal medical agency এদের নাম্বার হলো nine four three four three seven one nine nine zero Sinhal distributors এরা শিলিগুড়ির এদের নাম্বারটা হলো আগের দুটো নাম্বার বাঁকুড়া এবং মালদার শিলিগুড়ির নাম্বার হলো nine eight three two zero এই সিনহাল ডিস্ট্রিবিউটার শিলিগুড়ির এদের নাম্বার হলো nine eight three two zero double one five two zero এবং মিলি দুর্গা এজেন্সি এটাও শিলিগুড়ির এদের নাম্বার হলো nine eight five one five one nine triple two four five For remdesivir pan India, they will call back after disconnecting first. নাম্বারটা হলো রেমডেসিভির জন্য যোগাযোগ করতে পারেন আপনারা মিসড কল দিতে পারেন seven eight two double nine eight double zero double six এই নাম্বারে ভাড়ায় অক্সিজেন পাওয়া যাবে কোন কোন নাম্বারে সেরকম কিছু তথ্য যেমন শৈবী সেভি এদের নাম্বার হলো eight double four seven three nine double zero one seven life care এদের number nine four three four double one six eight two four এবং nine seven double three six one double seven five nine KSS oxygen services এদের নাম্বার হলো nine six seven four five zero double eight five four এটা পোর্টেবল অনলি বহনযোগ্য শুধুমাত্র পুনিত জৈন এনার নাম্বার হলো nine double eight three two seven two seven nine four Manas Maity এনার নাম্বার হলো eight nine one double zero nine six three two three Barasat সামাজিক উদ্যোগ বারাসাত মধ্যম গ্রাম এদের নাম্বার হচ্ছে nine double zero seven nine one double five zero one এবং nine eight three double zero seven double zero two four আরেকবার বলছি বারাসাত সামাজিক উদ্যোগ বারাসাত মধ্যমগ্রাম এদের নাম্বার হলো nine double zero seven nine one double five zero one এবং nine eight three double zero seven double zero two four Ujjwal oxygen Garia এদের নাম্বার হলো seven zero five nine three two three zero two nine Hindustan gases Beleghata এদের নাম্বার হলো nine eight three zero five six zero two three four care continuum নিয়াম এদের নাম্বার হচ্ছে seven zero double four zero seven four double zero nine Anjan Majumdar পাটুলিতে থাকেন পাটুলিতে এদের সংস্থা এদের নাম্বার হলো nine eight three double zero two three five four zero oxygen Gariahat এদের নাম্বার হলো nine zero seven three two zero eight one zero four Maa medical Behala এদের নাম্বার হলো eight zero one three nine eight five five one five Bilas এনার নাম্বার হলো nine double zero seven double eight double two six one Rajib এনার নাম্বার হলো nine eight three one five two three two double two six শিবাজি এনার নাম্বার হলো eight six one seven double two four two five six Raju এনার নাম্বার হলো nine eight three one two zero five two zero five health and human foundation চব্বিশ ঘন্টায় খোলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এদের নাম্বার হলো eight two four zero double three seven five four three Jibandeep চব্বিশ ঘন্টায় খোলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এদের নাম্বার হলো nine eight three nine eight seven four double one eight nine two five Aryan oxygen services twenty four into seven Dum Dum মেট্রোর কাছে এদের নাম্বার হলো nine double double zero seven four two seven nine two six এবং nine seven four eight six one three five zero eight আরেকবার বলছি Aryan oxygen services twenty four into seven Dum Dum মেট্রোর কাছে এদের নাম্বার হল nine double zero seven four two seven nine two six এবং nine seven four eight six one three five zero eight এতে যোগাযোগ করা যাবে রেন্ট সেল ভাড়া বা বিক্রি বা রিফিলিং আবার ভরা পোর্টেবল বহনযোগ্য বা নেবুলাইজার ইত্যাদির জন্য এটার সঙ্গে যোগাযোগ করা যাবে সৈকত কুন্ডু এনার নাম্বার হলো nine double zero seven three zero seven four double nine Sujata Dutta এনার নাম্বার হলো eight four two triple zero four double zero four মেডিশ সায়ন দাস এনার নাম্বার হলো seven nine eight zero six three six two seven one Respitronic oxygen cylinder এনার নাম্বার হলো nine eight three six four one nine two nine two life deep medical complex Rashbehari এদের নাম্বার হলো seven nine four seven four zero five double seven one Firax India এদের নাম্বার হলো nine eight three six five six five zero six four Firax India এদের নাম্বার হলো nine eight three six five six five zero six four Riya gas agency শিলিগুড়ির এদের নাম্বার হলো nine eight three two zero three eight six three eight Tutun Karmakar এদের নাম্বার হলো এনার নাম্বার হলো nine eight three one zero six seven four one three Shadab Masum এনার নাম্বার হলো seven double zero three seven nine zero seven nine four Shadab Masum এনার নাম্বার হলো seven double zero three seven nine zero seven nine four Khalid Iqbal এনার নাম্বার হলো nine zero five one eight three double two double one Khalid Iqbal এনার নাম্বার হলো nine zero five one eight three double two double one Ahmed Farooqui Farooq এনার নাম্বার হলো আহমেদ ফারুক এনার নাম্বার হলো nine eight three one two seven two nine zero two Azam Hossain Khan এনার নাম্বার হলো nine double zero two five three four six five nine Javed Khan এনার নাম্বার হলো seven double zero three seven three four nine one zero এবং nine one six three two double five one four two oxygen Siliguri refill only refill করবার জন্য শিলিগুড়ির number nine double zero two one two double zero three three seven আরেকবার বলছি অক্সিজেন শিলিগুড়ির নাম্বার রিফিল অনলি এদের নাম্বার হলো nine double zero two one two double zero three seven Souvik Sanyal চন্দননগরের এদের নাম্বার হলো eight one double zero nine zero two seven five seven Souvik Sanyal চন্দননগরে এনার নাম্বার হলো eight one double zero nine zero two seven five seven Shil pharmacy এটাও চন্দননগরের এনার নাম্বার হলো nine eight three six two three double seven five four plasma বা ব্লাড ডোনেশনের জন্য Neha Baidya Neha Baidya project life force NGO এদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে কলকাতার বেস্ট এটা সংস্থা প্লাজমা ব্লাড ডোনেটের জন্য ডোনেটের জন্য এদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে যোগাযোগের নাম্বার হচ্ছে nine eight three six double zero nine one nine three nine eight three six double zero nine one nine three Prateek Jain project light force এটাও এনজিও এদের এটাও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরা কাজ করেন এনাদের নাম্বার হলো nine nine zero three six double nine double zero nine Raunak Poddar blood connect NGO এরাও সারা পশ্চিমবঙ্গ জুড়েই কাজ করেন এদের নাম্বার হলো seven double zero three six two double one zero five Raunak Poddar blood connect এদের নাম্বার হলো seven double zero two double zero five Bashir এনার নাম্বার হলো um, ইনি AB blood group AB negative এনার নাম্বার uh, হলো eight six nine seven six zero seven six one two Bashir blood group AB negative এনার নাম্বার হলো eight six nine seven six zero seven six one two ডাক্তার স্বপন দে এনার নাম্বার হলো zero double three two three five one zero six two zero প্লাজমার জন্য এনার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে ডাক্তার স্বপন দে এনার নাম্বার হলো zero double three two three five one zero six two zero প্লাজমার জন্য যোগাযোগ করা যেতে পারে ডাক্তার প্রতীক দে এনার নাম্বার হলো ইনিও প্লাজমার ডোনার এনার নাম্বার হলো zero double three two two zero four one two double three এটা প্রতীক দে এনার number zero double three two two zero four one two double three ডাক্তার বিশ্বজিৎ হালদার ইনিও প্লাজমা ডোনার এনার নাম্বার হলো nine four three two one six eight five double seven ডাক্তার বিশ্বজিৎ হালদার এনার নাম্বার হলো nine four three two one six eight four double seven Madhu Surana এনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ ইনি দিতে পারবেন আজকের পর থেকে অর্থাৎ ফিফটিন্থ মের পর থেকে ব্লাড দিতে ব্লাড কালেকশনের জন্য এনার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এনার নাম্বার হলো nine eight seven four five two two zero double two Madhusudana এনার নাম্বার হলো nine eight seven four five two two zero double two Atul Surana ইনিও আজকের পরের থেকে ব্লাড দিতে পারবেন এনার নাম্বার হলো nine eight seven double four double two zero double two Atul Surana এনার নাম্বার হলো nine eight seven double four double two zero double two Rohini Poddar A positive ইনিও পনেরো মে পনেরোই মে অর্থাৎ আজকের পরের থেকে দিতে পারবেন এনার নাম্বার হলো nine eight three zero three seven triple eight one Rohini Poddar এনার নাম্বার হলো nine eight three zero three seven triple one triple eight sorry আরেকবার বলছি nine eight three zero three seven triple eight one Suman Nathani এনার ব্লাড গ্রুপ এ পজিটিভ এনার নাম্বার হচ্ছে double nine three zero triple six one six আর এছাড়াও ব্লাড ব্যাংকে আপনারা যোগাযোগ করতে পারেন এদের নাম্বার হচ্ছে zero three three two three five one zero six one nine central blood blood ব্যাঙ্কের নাম্বার এটা জিরো থ্রি থ্রি তারপরে two three five one zero six one nine এবং two three five one zero six two zero আবার বলছি সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক এদের যোগাযোগের নম্বর হলো zero three three two three five one zero six one nine এবং two three five one zero six two zero এরপরে হেমোফিলিয়াস সোসাইটি ব্লাড ব্যাঙ্ক এদের নাম্বার হলো zero double three two four two six three seven three nine two four two six two seven three haemophilias society blood bank এদের number zero three three two four two six three seven three nine two four two six two four two six four two seven three life care blood bank Bene Pukur Beniapukur এদের নাম্বার হচ্ছে zero double three double two eight four double two nine eight Bharuka blood bank এদের নাম্বার হলো zero double three two two six five eight zero nine two two two one seven four zero one nine people blood bank Bhowanipur এদের নাম্বার হলো zero double three two four triple five one six four এবং two four five penta five five five five five five পাঁচটা পাঁচ তারপর সেভেন জিরো থ্রি থ্রি দুটো নম্বর আছে পিপল ব্লাড ব্যাঙ্ক ভবানীপুরের আবার বলছি zero three three two four triple five one six four এবং টু ফোর পেনটা ফাইভ পাঁচটা five seven Ashok blood bank Jodhpur park এদের নাম্বার হলো zero three three two four seven two zero three zero triple three Ashok blood bank Jodhpur park এদের নাম্বার হলো zero three three two four seven two zero triple three lions district three two two two B one blood bank এদের নাম্বার হলো zero three three two two four eight five seven seven eight এবং five seven eight zero lions district three two two B one blood bank এদের নাম্বার হলো zero three three two two four eight five double seven eight এবং ফাইভ এবং ফাইভ সেভেন এইট জিরো এই এক্সটেনশন নাম্বারে ইন্ডিয়ান ব্লাড ব্যাঙ্ক ডাঙা এদের নাম্বার হলো nine zero three eight zero one zero nine seven two এবং আরেকটা নাম্বার আছে zero three three landline two zero three three two three seven three zero one three eight Indian blood bank Narkel Narkeldanga আরেকবার বলছি নাম্বারটা nine zero three eight zero one zero nine seven two এবং zero three three two three seven three zero one three eight এছাড়া অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করা যেতে পারে Poddar ambulance service near bypass dhaba seven double zero three four five six five double eight Loknath ambulance services eight zero one three four seven six one six zero Narayan ambulance services nine one seven three six three five one six two Hindustan ambulance services nine eight three six nine zero nine eight three nine এবং eight four two triple zero four double zero four Bluebells ambulance services এদের নাম্বার হলো nine eight three double zero three double four seven five এবং seven nine eight zero six three six two seven one the golden hour ambulance services এদের নাম্বার হলো nine eight three one double four double four two eight Mishraji এনার নাম্বার হলো nine eight three zero nine eight six zero double four Meera Seva welfare society near Naktala zero seven nine four seven four zero five zero